আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা টেবিলের কিছু কাজ দেখব বাকি অংশের কিছু কাজ দেখব আমরা এদিকে ডিলেট পর্যন্ত দেখেছিলাম ইনসার্ট ও দেখেছিলাম আগের একটা ভিডিওতে মার্স মার্সটা অনুজ্জ্বল হয়ে আছে মার্স মানে কি মার্স মার্স মানে হলো যুক্ত করা দুটো সেলকে এক অক্ষরে যুক্ত করার নাম মার্স তো যে দুইটা সেল দুই বা ততোধিক সেল একত্রে করব আমরা সেটাকে ব্লক করব আগে ব্লক করে তারপরে ব্লক করলেই মার্কসটা উজ্জ্বল হবে ব্লক ছেড়ে দিলে মার্কস উজ্জ্বল হবে না কারণ একটা সেলকে মার্কস করা যায় না এভাবে দুইটা ব্লককে সেলকে যখন ব্লক করব তখনই মার্কস উজ্জ্বল হবে এর আগে মার্কস অনুজ্জ্বল থাকবে মার্জে ক্লিক করতে গেলে ব্লক করে মার্জে ক্লিক করলে মার্জের সেল থেকে এই দাগটা উঠে গেছে অর্থাৎ একটা সেল হয়ে গেছে এটাকে বলা হয় মার্স সেল দুইটা সেলকে এক সেল করলে মার্জ সেল তো এক সেল করলে তো হবে না এখন এটাকে আবার আমাদের আগের মতো দ্বিতীয়টা দুই সেলও করতে হবে সে সেইটাকে করার জন্য এটা হলো স্প্লিট সেল এক সেলকে দুইটা বা দুই বা ততোধিক ভাগে ভাগ করার নাম হলো স্প্লিট সেল আর দুই বা ততোধিক সেলকে এক সেলে পরিণত করার নাম হলো মার্জ সেল মার স্প্লিটের বেলায় ব্লক করতে হবে না মার্জের বেলায় অবশ্যই ব্লক করতে হবে যদি একাধিক সেলকে ভাগ করেন তাহলে ব্লক করতে হবে এটা সমান সমান ভাগে ভাগ হয়েছে এখন আমরা কি এটাকে ড্রাগিং করে এটার বরাবর এসে দেব বরাবর আনতে আমরা যদি ডাইরেক্টলি না হয় তাহলে আমরা আমরা মার্সেল করে দিলাম মার্সেল থেকে আবার স্প্লিটে করে ফেললাম তাহলে মার্সেল বুঝতে পারছেন ঠিক একইভাবে split table merge table split table যেখানে কার্সর আছে ওই কার্সরটা রাখার পরে ওই কার্সর থেকে টেবিলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এই টেবিলটা এই দুইটা টেবিলে পরিণত হয়ে গেছে দুইটা টেবিলে পরিণত হয়ে গেছে আমরা যেমন মার্চ স্প্লিট সেলে আমরা যেভাবে ইয়ে পাইছিলাম কি বলে যে আমাদের যে স্প্লিটটাকে মার্চ করা মার্চটাকে স্প্লিট টেবিল করার পরে কিন্তু আর এইভাবে মার্চ পাচ্ছে না কোথাও টেবিল মার্চ করা নাই এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে এটা আপনাকে সবাই মনে রাখবেন মাথায় দুটা টেবিলের মধ্যবর্তী জায়গায় কার্সর রেখে ডিলেট কি কিবোর্ড থেকে ডিলেট কি চাপলে মার্কস হয়ে যাবে ওকে তাহলে আমরা স্প্লিট করার জন্য আবার ওইভাবে ডিলেট কি চাপব অটোফিট অটোফিটের মধ্যে অটোমেটিকলি ফিট হবে একটা জিনিস আমাদের দেখতেই হইতে পারে আমরা মার্জিন থেকে টেনে পেজের সাথে সেট আপ করলাম না অটোমেটিকলি ফিট করবো আমরা এখানে অটো ফিটে কী আছে অটো ফিট টু কন্টেন্ট লেখা যত বড় বা ছোট ওর সাথে মিলাইয়া রো কলাম ফিট হবে অটোমেটিকলি রোয়ের লেখার উপর ডিপেন্ড করে ফিট হলো উইন্ডো মার্জিন মার্জিন দেওয়ার পরে যেই উইন্ডোটুকু থাকে সেটা অনুসারে ফিক্সড এটা আবার আরেকটা কি আছে ফিক্সড কলাম কোনো কলামটা যদি ফিক্সড করে রাখতে চাই আমরা যে এইটুকুর মধ্যেই থাকবে সেইটাকে আমরা করতে গেলে সেই ফিক্স কলাম এ ফিক্সড কলামে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে যে ফিক্সড করো সেটা এখানে হাইট এবং ওয়েটের প্রশ্ন তারপরে আমরা এখান থেকে তাহলে তিনটা জিনিসই শিখলাম এবার আমরা আসি যে পরবর্তী যে জিনিসটা আছে আমাদের সেটা হলো আমাদের হাইট এটা কতটুকু হাইটের হবে ওয়েটটা কতটুকু হবে এটা রো এবং কলামের কলামের হাইট এবং রো এর হাইট কতটুকু হবে কলামের হাইটটা কতটুকু হবে আমি লিখে দিতে পারি এখানে যাইলাম যাওয়ার পরে এখানে হাইট আছে এতটুকু আর এবার পাশ আছে দুই ইঞ্চি এটা ইঞ্চি অনুসারে দেখাচ্ছে তিন দিলাম এখানে আরেকটু দিয়ে দিলাম পয়েন্ট ফাইভ ওয়ান হ্যাঁ, দিই বোঝার জন্য রোটা ওয়ান হয়েছে কলামটা থ্রি ইঞ্চি হয়েছে এভাবে আমরা রো কলামের হাইট নিজেরাও সিলেক্ট করে দিতে পারি আচ্ছা এভাবে সিলেক্ট করতে পারি অথবা আমি থাকতে পারি এইবার আরেকটা জিনিস দেখি আমাদের খুব ইমার্জেন্সি সেটা হলো ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট এই কলামের আমার এই কলাম একটা ছোট একটা বড় আছে হ্যাঁ একটা বড় এটা ছোট আছে কিন্তু আমি এখন চাচ্ছি যে না সবগুলো কলাম সমান সমান হবে তাহলে টেবিলে কার্সর রাখার পর ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি দিলে সবগুলো কলাম সমান সমান হয়ে যাবে তো ঠিক একইভাবে আমাদের রো রো একটা বড় একটা ছোট হতে পারে কোনো কারণে কোনো কারণে রো অথবা ছোট হতে পারে এখন এই ছোট বড় হওয়ার পর আমি ঠিক টেবিলের হাইটটা এইটুকুই রাখবো টেবিলের হাইটটা এইটুকুই থাকবে আর উপরে আমার যেখানে মার্জিন দিয়ে শুরু হয়েছে এখান থেকে এই হাইটটা রাইখা রোগুলা সব সমান সমান করে দেব সেটার জন্য ডিস্ট্রিবিউট প্রো ইভেন্টকে ক্লিক করলেই আমাদের এই রোটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তাহলে আমরা মোটামুটি merge cell split cell split table autofit রোয়ের হাইট কলাম ও কলামের হাইট এবং ওয়াইড ডিস্ট্রিবিউট রো ইভেন্টে ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টে দেখলাম আর আরেকটা এখানে আমাদের বেশ আরও কিছু কাজ আছে টেক্সট ডিরেকশন মার্সেল এবং অ্যালাইনমেন্ট মোটামুটি জানা আছে তারপর অ্যালাইনমেন্টে দেখব sort row repeated row row repeated column column to left এগুলো সব থাকবে convert to text text to column এবং ফর্মুলা এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট সুতরাং আমরা টেবিলের আরও একটা ক্লাসে থাকবো খোদা হাফেজ সবাই